নমস্কার বন্ধুরা চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে সাবধান ভুলেও করবেন না এই কাজ আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা প্রায় দিন হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর প্রতারণার খবর পেয়ে থাকি এইসব কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ বাজারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়েছে বাপ টাইমফো টুইটারে একটি পোস্ট শেয়ার করেছে যেখানে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের মডিফাইড ভার্সান ব্যবহার করতে মানা করা হয়েছে বাপ টাইমফো টুইটে লিখেছে হোয়াটসঅ্যাপের মডেড ভার্সান সিকিউরিটি আর প্রাইভেসির জন্য কখনো ভালো সলিউশন নয় সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপের মডিফাইড ভার্সান ব্যবহার করলে ফেস হোয়াটসঅ্যাপ ডেভেলপাররা সহজেই মিটম ম্যান ইন টি মিডল অ্যাটাকের সাহায্যে আপনাকে টেক্সট বদলে দিতে পারবে আর এডিটও করতে পারবে শুধু এটাই নয় সতর্কবার্তায় এটাও বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপের মডিফাইড ভার্সানটি কোম্পানি যাচাই করেনি তাই কোনো ব্যবহারকারী যদি এই ভার্সানটি ব্যবহার করে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে রেডিটে প্রথম এই পোস্ট করেন এক গ্রাহক পরে সেই পোস্ট স্ক্রিনশট তুলে পোস্ট করেছে জনপ্রিয় এই পোর্টাল শীঘ্রই ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ভারতে প্রায় এক বছরের বেশি সময় ধরে ডিজিটাল পেমেন্ট বিটা টেস্টিং করছে হোয়াটসঅ্যাপ এখনও ভারতে এই ফিচার লঞ্চ করেনি কোম্পানি ভারতের আগেই ব্রাজিলে শুরু হয়ে গেছে হোয়াটসঅ্যাপের ডিজিটাল পেমেন্ট পরিষেবা গত মাসে এক ব্লগ পোস্ট পোস্টে এই খবর জানিয়েছে মার্কিন কোম্পানিটি ফেসবুকের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে গত বছর এই পরিষেবার ঘোষণা করেছিল মার্ক জাকার বার্গের কোম্পানি হোয়াটসঅ্যাপ ছাড়াও শীঘ্রই ইনস্টাগ্রাম মেসেঞ্জার ফেসবুকের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করে শীঘ্রই লেনদেন করা যাবে আরও লেখা হয়েছে যে হোয়াটসঅ্যাপের মডিফাই ভার্সানে অরিজিনালের থেকে কুড়িটির বেশি নতুন ফিচার রয়েছে কিন্তু এই লোভে পা দিলে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি আর প্রাইভেসির জন্য বিপদ হতে পারে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি টাটা